কাউকে পছন্দ হতে পারে it's not a fact doesn't matter পছন্দ হলে প্রপোজ করতে হবে ঠিক কিনা it should be to the হালাল ঠিক কিনা পছন্দ হয়েছে হুজুর বিয়ে করার দুই বছর প্রেম করব কয় বছর এখন আবার একটা লজিক বের হয়েছে যে বিয়ের আগে মেয়েকে বুঝতে হবে কি করতে হবে এখন how can I know her is she good or bad কেমন করে বুঝবো ভালো কি খারাপ তাহলে কি করতে পারি হুজুর একটা ওয়ে আছে আমার কাছে হুজুর এক বছর রিলেশনশিপ করি then I will see it's she bad আর গুড দেখবো যে আসলে ভালো না খারাপ এক বছর সব খাওয়া শেষ বিয়েও শেষ আছে না নাই যেরকম আছে না নাই বিয়ের পূর্বে কোনো রকম রিলেশনশিপ হালাল হতে পারে মেক ইউর রিলেশনশিপ হালাল ঠিক কিনা বিয়ের পূর্বে কোনো প্রকার রিলেশনশিপ করা যাবে আল্লাহ তুমি আমাদের সবাইকে হালাল বিয়ে করার তৌফিক দেবো না আমের